এদিক দেখাও এদিক দেখাও ভোটের সঠিক নিয়মটা শিখছে কিভাবে ভোটাধিকার প্রয়োগ করতে হয় ভোটাররা শিখছে এবং প্রধান নির্বাচন কমিশনার থেকে শুরু করে ওরা ওদের দায়িত্ব মূলত যে নৈতিকভাবে এবং নেতৃত্বের যে মূল গুণটা সেটা ওরা শিখতেছে এবং আমার ভালো লাগছে যে ওরা এই কয়েকদিন পর্যন্ত বিপুল উৎসাহে ভোটের যাবতীয় প্রস্তুতি নিয়েছে এবং আজকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হয়েছে বাচ্চাদের মধ্যে নির্বাচন নিয়ে কোনো ভীতি শঙ্কা বা কোনো ধরনের অদ্ভুত কোনো ধারণা না থেকে একটা সুন্দর ধারণা তৈরি হোক নির্বাচন নিয়ে তাদের নিজেদের ধ্যান ধারণা এবং নিজেদের অধিকারবোধ নিজেদের মতো করে তৈরি হোক এটাই সম্ভবত এই নির্বাচন থেকে আমাদের বাচ্চাদের মধ্যে তৈরি হবে